আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমরা ছিলাম সেল পর্যায়ে তো এখানে আমরা শেষ এরপর আমরা এডিটিং এই পার্ট দেখব এখানে রয়েছে অটো সাম এগুলো অটো সাম এবং অ্যাভারেজ কাউন্ট নাম্বার ম্যাক্স এবং মিনিমাম এবং মোর ফাংশন এ সব কিছু আমরা দেখব কিন্তু এটি দেখবো ফর্মুলার ভেতর এটি ফর্মুলা পার্টের ভেতরে কিন্তু রয়েছে তো এগুলো সব কিছু এখানেই আমরা দেখব কিন্তু হোমের ভেতরে এখানে আরেক যে জিনিসটা আমি আপনাকে দেখাবো ফিল্টার এটিও অনেক পরের আলোচনা আমি ফাইন্ড দেখাবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যেমন আমি কোনো কিছু যদি ফাইন্ড করতে চাই সাপোজ এখানে আমি দেখলাম টার্গেট টার্গেটটাকে আমি ফাইন্ড করতে চাচ্ছি এই টেক্সটটা কোথায় আছে এখানে টার্গেট কিন্তু শো করলো যে টার্গেট এখানে রয়েছে তো টার্গেট রয়েছে দুটি আমি এখানে যদি রিপ্লেস করতে চাই যেমন টার্গেটের করে দেবো কি আবুল আবুল করে দিলাম ফাইন টেক্স এবং রিপ্লেস অল এখানে টার্গেটের জায়গায় কিন্তু আবুল হয়ে গেল আমি বোঝানোর স্বার্থে আপাতত এখানে লিখলাম সিল্কি মিল্কি যা হোক তো আপনি এভাবে ফাইন্ড করে ফাইন্ড আউট করতে পারেন এবং রিপ্লেস করতে পারেন তো এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে এগুলো আমি পরে দেখাবো তো কমেন্টের অপশানগুলো আমি দেখাচ্ছি একটি কমেন্ট অপশান রয়েছে যেমন আপনি কোনো জায়গায় কমেন্ট করতে পারেন যে এই কাজটি আমি এই শিটটি আপনি করেছেন তো এই শিটটি কী রিলেটেড একটি শিট এটা যদি আপনার মনে না থাকে তো সাপোজ যে সেলের ভিতরে যেমন টোটাল এখানে আমি একটি কমেন্ট করব তো কমেন্ট করার জন্য রাইট সাইডে ক্লিক করবেন আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করার পর এই যে ইনসার্ট কমেন্ট রয়েছে ইনসার্ট কমেন্টে চাপ দেবেন এরপর আপনি যা কিছু লেখা এখানে কিন্তু আপনি লিখতে পারেন লিখে বাইরে ক্লিক করবেন এখানে কমেন্ট হয়ে গেলো আপনি যখন এই সেলের ভিতরে চাপ দেবেন তখন এখানে দেখতে পাবেন যে এখানে কি কমেন্ট রয়েছে এবং এই সেলে যে একটি কমেন্ট রয়েছে এটি বোঝার জন্য এখানে কিন্তু কর্নারে একটি লাল আইকন সৃষ্টি হয়েছে আপনি যদি কমেন্টটাকে ডিলিট করতে চান তাহলে যে ডিলিট কমেন্ট আমি কমেন্ট ডিলিট করে দিলাম এরপর রয়েছে ইনসার্ট তো ইনসার্টের ভিতরে অনেকের কিছুই রয়েছে আপনি ইনসার্ট টেবিল নিতে পারেন এবং এবং ইলাস্ট্রেটেশনে এখানে যদি আমি পিকচার যদি নিতে চাই আপনি কিন্তু পিকচার নিতে পারবেন সাপোজ পিকচার পিকচার কি পিকচার নেই আবার এস্টিমেল সামনে যে পিকচারটা পড়ছে এই পিকচারটি আমি নিয়ে নিলাম দেখেন এটি কিন্তু একটি পিকচার আমি একটি পিকচার নিয়ে আসলাম এস্টিমেল ফাইভ এরপর আমরা যদি চাই যারও কিছু আনবো অনলাইন পিকচার আপনি যদি অনলাইন থেকে কোনো পিকচার আনতে চান যেমন বিং ইমেজ এখানে সার্চ করতে পারবেন যেমন অনলাইন আপনার যে ড্রাইভে কোনো কিছু থাকে তাহলে সেটাও কিন্তু পারবেন আপনার ড্রাইভে যদি থেকে থাকে যেমন আমার ড্রাইভে কোনো কিছুই নেই আপাতত ডেস্কটপ ডেস্কটপের ভিতরেও নেই তো স্যাক আমরা শেপ এরপর রইল শেপ যেমন আপনি কোনো কিছু টেক্সট লিখতে চান আমি সাপোজ এখানে কিছু দেখতে লিখতে যাচ্ছি স্পন্দন লিখলাম এটাকে আমরা একটু বড় করে দিই এরপর আরও শেপ নেব আমরা এখানে অনেকগুলো শেপ রয়েছে আপনার চাহিদা অনুযায়ী আপনি এগুলো ইউজ করতে পারবেন সাপোজ এটাকে এইভাবে এটা এইভাবে এরকম হলো আপনি এটাকে ধরে যে কোনো রকম স্টাইল কিন্তু দিতে পারবেন এগুলো যখন যখন আমরা কোনো প্রজেক্ট ক্রিয়েট করব প্রজেক্ট আকারে কোনো কিছু দেখাতে যাব তখন কিন্তু আপনার এই শেপগুলো প্রয়োজন হবে এখানে অনেকগুলো শেপ রয়েছে যে শেপগুলো নিয়ে প্রত্যেকটা ডিটেলস আলোচনা করতে গেলে অনেক টাইম লাগে আপনারা সবগুলো দেখবেন যখন যে শেপগুলো লাগবে যেমন এই লাভ যদি শেপ নিতে চান তাহলে কিন্তু এটি লাভ হয়ে গেল এবং লাভটাকে আপনি বিভিন্ন কালার দিতে পারেন যেমন ফরম্যাট রয়েছে কালার রয়েছে এবং এর ভিতরে কিন্তু আরও অনেক কিছুই রয়েছে এই যে লাভ চলে আসলো এগুলোকে আমি কি করতে পারি এরকম মুভ করতে পারি সাইজ ছোট বড় করা যাবে সব কিছুই করা যাবে তো আমরা আরও দেখছি শেপের ভিতরে আরও কী কী রয়েছে শেপের ভিতরে আরও রয়েছে অনেক কিছু রয়েছে যেমন এটি রয়েছে তো এই শেপগুলো আপনি ইউজ করতে পারেন ইনসার্টের ভিতরে আরও কিছু অপশন রয়েছে শেপে যেমন স্মার্ট আর্ট রয়েছে আপনি কোনো কিছু যদি চার্ট আকারে দেখাতে চান তাহলে কিন্তু চার্ট আকারে দেখাতে পারবেন এখানে অনেক চার্ট রয়েছে সাপোজ এটি আমি নিলাম ওকে দিলাম এখন দেখেন এটা কিন্তু চার্ট হয়ে গেল কেমন এটা কিন্তু চার্ট হয়ে গেছে এ চার্টের ভিতরে আপনি লিখতে পারবেন এখানে টেক্সট লিখতে পারবেন সাপোজ ধরেন আমি দিলাম রেড কে ব্ল্যাক এবং দিলাম ব্লু হ্যাঁ দিয়ে আমি এটিকে আপাতত এরকম রাখলাম এটি বোঝানোর স্বার্থে আমাদের আপনার যে যে বিষয়ের উপরে আপনি আর্ট তৈরি করবেন তো ওই বিষয়ের উপরে কিন্তু লিখবেন এখানে কি কি লিখতে চান আমি আপাতত ডিলেট দিচ্ছি এখানে আসলাম এখান থেকে রিসেট শেপ ডিলেট আচ্ছা হ্যাঁ আমরা ডিলিট করে দিলাম এরপর আরও যদি সে স্মার্টের ভিতরে আমরা দেখি আরও কী কী রয়েছে এখানে লিস্ট আকারে যদি কোনো কোনো লিস্ট করতে চান তাহলে সেটি করতে পারবেন প্রসেস রয়েছে এবং সার্কেল আকারে অনেক কিছুই রয়েছে এবং হেরারচি রয়েছে রিলেশনশিপ রয়েছে একটার সাথে আরেকটা রিলেশনশিপ কি রিলেশনশিপ এটি কিন্তু আপনি এখানে দেখেন তারপরে ম্যাট্রিক্স পরিমাপ প্যারেন্ট এবং পিকচার কোন পিকচার যদি নিতে চান সাপোজ পিকচার নিলাম এই যে এখানে আপনি কিন্তু পিকচারটা অ্যাড করতে পারবেন সাপোজ এখানে নাম যেমন ফ্রম ইয়ার ফাইল এখানে দেখেন আমার যদি পিকচার নেই ওইরকম আপাতত আমি এটি নিচ্ছি এই একটা পিকচার নিলাম এবং এখানে আরেকটি পিকচার যদি আমরা নিতে চাই যেমন এটি নিলাম এভাবে আপনি পিকচার নিয়ে নিয়ে এখানে কিন্তু এটা ফিল আপ করতে পারেন এটি অবশ্যই আপনার প্রজেক্টের যে আপনি যে প্রজেক্ট রিলেটেড একটি চার্ট তৈরি করতে যাচ্ছেন ওই প্রজেক্ট রিলেটেড কিন্তু পিকচারগুলোই আপনি ইউজ করবেন তো আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিলাম তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ